আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে সৌদি আরবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত একশো চৌত্রিশ জনকে শুলে চড়িয়ে এবং শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন মধ্যপ্রাচ্যের অতি রক্ষণশীল দেশ সৌদি আরবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত একশো জনকে শুলে চড়িয়ে এবং শিরোচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এদের মধ্যে ছয়জন রয়েছেন যাদের শিশু বয়সে গ্রেপ্তার করা হয়েছিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সৌদি আরব যেসব বন্দির শিরোচ্ছেদ কিংবা শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের অধিকাংশ দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরোধী তারা বিভিন্ন সময় সৌদি যুবরাজের সমালোচনা করেছেন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে নির্মম নির্যাতন চালানো হয় পরে মধ্যযুগীয় কায়দায় সর্বোচ্চ সাজা কার্যকর করা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মৃত্যুদণ্ড কমিয়ে আনার অঙ্গীকার করলেও দেশটিতে সর্বোচ্চ সাজা কার্যকরের হার অত্যন্ত বিপজ্জনকভাবে বাড়ছে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবে একশো জনের প্রাণদণ্ড মধ্যযুগীয় কায়দায় কার্যকর করা হয়েছে আরও প্রায় চব্বিশ জন মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় রয়েছেন শীঘ্রই তাদের শিরোচ্ছেদ করা হতে পারে বলে সংখ্যা প্রকাশ করা হয়েছে এদের মধ্যে তিন শিশুসহ যুবরাজের বিরোধী ধর্মীয় পণ্ডিত ও মানবাধিকার কর্মী রয়েছেন যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে শিশু বয়সে গ্রেপ্তার হওয়া ছয়জন ছিলেন আঠারো বছর বয়সের আগে সৌদি রাজপরিবার বিরোধী এক বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল এছাড়া চলতি বছরে তিন নারী ও একান্ন জন পুরুষের বিরুদ্ধে মাদক দ্রব্য চোরাচালানের অভিযোগ ছিল যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবে শিয়া পন্থা সরানোর দায়ে আরও আঠান্ন জন বিদেশি নাগরিককে এই সাজা ভোগ করতে হয়েছে এদের মধ্যে পাকিস্তানে একুশ জন ইয়েমেনের পনেরো জন সিরিয়ার পাঁচজন মিশরের চারজন জর্ডানের দুইজন নাইজেরিয়ার দুইজন সোমালিয়ার এক নাগরিক ও অজ্ঞাত দুই ব্যক্তি রয়েছেন দেশটিতে একদিনে সর্বোচ্চ সাত্রিশ জনের গণশিরোচ্ছেদের মতো ভয়াবহ এক নৃশংসতা দেখা যায় চলতি বছরের বাইশে এপ্রিল এদের মধ্যে একজনকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ